আমরা অনেকে জানি না আমাদের কার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আর কার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই এটা আমরা অনেকে জানি না আমাদেরকে কোরবানের প্রস্তুতি নিতে হবে আমরা অনেকে জানি না আমাদের কার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আর কার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই এটা আমরা অনেকে জানি না দেখা যাচ্ছে সমাজে যার উপর কোরবানি ওয়াজিব নেই সে অনেক কষ্ট করে ঋণগ্রস্ত হয়ে কোরবানি করছে আর অনেকের উপর সে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও তারা কোরবানি করছে না এই জন্য আমাদেরকে একজন মৌমিন হিসাবে একজন শেষ নবীর মত হিসাবে আমাদেরকে মাসালা জানতে হবে যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা যে কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি মালিকে নেশা নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে নিজের প্রয়োজনীয় যেই আসবাবপত্র নিজের খাওয়া খাওয়া দাওয়া নিজের প্রয়োজনীয় যেগুলা খরচা আছে এগুলা ব্যতীত অতিরিক্ত যদি কারো কাছে সার বায়ান্ন তোলা পরিমাণ রূপা সার বায়ান্ন তোলা রূপা পরিমাণ টাকা পয়সা জমা থাকে অথবা সেই পরিমাণ সম্পদ যদি জমা থাকে অথবা কারো কাছে যদি সারা সাত বলি স্বর্ণ থাকে অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব হবে এই কোরবানি ওয়াজিব এটা জাকাত বলেন সবকাই ভিতর বলেন সব কিছুর ওই মূল মাপকাঠি হচ্ছে নেশা কিন্তু এক একটা নেশা এক একটা জায়গায় এক একভাবে নির্দেশ করে যেমন আপনি জাকাতের জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ বছর ঘুরে আসতে হয় কিন্তু সবকাই ফিতরের জন্য আপনার অতিরিক্ত সম্পদ সার বয়ান্ন তোলা পরিমাণ সেই সম্পদ ঘুরে আসতে হয় না আপনি ঈদের দিন যদি সার বয়ান্ন তোলা পরিমাণ রোবার যদি সম্পদের মালিক হন আপনাকে ঈদের দিন সকালে আপনার উপর সবকাই ফিতর ওয়াজিব হয়ে যায় অনুরূপভাবে কোরবানির দিন যদি আপনার কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ সম্পদের পরিমাণ সম্পদের মালিক হয়ে যান অতিরিক্ত তাহলে আপনার ঘরে কোরবানি মাজিদ হয়ে যাবে আজকে যদি আপনি রূপার দর যদি আপনি বাজারে দেখেন তাহলে দেখবেন বড়ি হয়তো এক হাজার টাকা রূপার বড়ি যদি এক হাজার টাকা হয় আপনার কাছে যদি এই সাড়ে বায়ান্ন হাজার টাকা যদি থাকে চেষ্টাকে অতিরিক্ত জমা আছে আপনার কাছে অথবা কোরবানের দিন সকালে আপনি এই সাড়ে বয়ান্ন হাজার টাকার মালিক হয়েছেন তাহলে আপনার উপরে এক অংশ কয় অংশ এক অংশ কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আমরা অনেকে মনে করে এক অংশ মানে একটা গরু একটা গরুতে এক অংশ না একটা গরুতে কয় অংশ সাত অংশ একটা ছাগলে একটা অংশ তার উপরে যদি কোটি কোটি টাকা থাকে তার উপরে এক অংশ বাজিব আর কারো কাছে যদি এই নেশার পরিমাণ সম্পদের মালিক হয় সেও এক অংশের কোরবানি ওয়াজিব হবে এই জন্য ফ্যামিলির মধ্যে যার উপরে কোরবানি ওয়াজিব হবে তার নামে কোরবানি দিতে হবে আমরা অনেকেই ঘরের মধ্যে এক বছর বড় ছেলের নামে আরেক বছর ছোট ছেলের নামে আরেক বছর বাবার নামে আরেক বছর মায়ের নামে এভাবে আমরা নাম পাল্টে পাল্টে আমরা কি দেয় কোরবানি দেয় এটা হচ্ছে ভুল যার উপরে কোরবানি ওয়াজিব ওই কোরবানি তার নামে করতে হবে যেমন যৌথ ফ্যামিলিতে বাবার কাছে সব হিসাব নিকাশ সব ছেলেরা ব্যবসা করে হিসাব কার কাছে বাবার কাছে তাহলে ওই বাবার টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে এক অংশা কোরবানি ওয়াজিব হবে আর ছেলেদের কাছে যদি আলাদা আলাদা এরকম টাকা থাকে তারা যদি নেশাব পরিমাণ সমানভাবে মালিক হয় তাহলে প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হবে আর কোরবানি ওয়াজিব না হলেও কোরবানি করা যায় এটা হবে নকল কোরবানি যেমন আপনি সম্পদশালী আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি একটা গরু করে করে নিজের নামে করলেন সেখানে আপনার ওয়াইফের নামে করলেন আপনার সন্তানের জন্য করলেন মা বাবার জন্য করলেন তাহলে আপনার পক্ষ থেকে হবে ওয়াজিব কোরবানি আর ছেলে সন্তান সবার পক্ষ থেকে হবে এটা নকল কোরবানি আপনার স্ত্রী যদি সাড়ে সাত করে স্বপ্নের মালিক হয় তাহলে আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে স্ত্রীর টাকা দিয়ে আপনি যদি বলেন না আমি আমার টাকা দিয়ে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করব। আর স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনার টাকা দিয়ে স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে উচ্চ আওয়াজ ইসলাম সহজ করে দিয়েছেন একেবারে সহজ করে দিয়েছেন অনেক মাসালা আমাদের জানতে হবে কোরবানি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কোরবানির নির্দেশ দিলেন এই জিলহজ মাসের দশ তারিখ আল্লাহ পরীক্ষা নেবেন আমার বন্দারা তাদের প্রিয় বস্তু তাদের টাকা এই টাকা তারা কি টাকা দিয়ে কোরবানির যন্ত্র ক্রয় করে আমার নির্দেশ পালন করছে কিনা এটা আল্লাহ পাক বান্দার কাছ থেকে একটা পরীক্ষা নেবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই পরীক্ষার মধ্যে পাশ করবার তৌফিক দান করুন